আসসালামু আলাইকুম দুপুর দুইটা বেজে পঞ্চান্ন মিনিট আজ সোমবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি তৌফিকুল ইসলাম লিপু ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ সতেরো এপ্রিল উনিশশো সালের এই দিনে মুক্তিযুদ্ধ চলাকালে মেহেরপুরের বৈদ্যনাথ তলায় অম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামের সুদীর্ঘ ইতিহাসে এক অবিস্মরণীয় দিন পরে এই বৈদ্যনাথ তলায় নামকরণ করা হয় ঐতিহাসিক মুজিবনগর এর আগে একই বছর দশ এপ্রিল স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সরকার গঠিত হয় পরদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ দেশবাসীর উদ্দেশ্যে বেতারে ভাষণ দেন সতেরো এপ্রিল মন্ত্রিসভার শপথ গ্রহণের তারিখ নির্ধারণ করা হয় তাজউদ্দিন আহমেদের ভাষণের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষ জানতে পারেন বাংলাদেশের মুক্তি সংগ্রাম পরিচালনার লক্ষ্য একটি আইনানুক সরকার গঠিত হয়েছে এরই পদক পরিক্রমায় সতেরো এপ্রিল সকালে মুজিবনগরে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণের মধ্য দিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রতিষ্ঠা লাভ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিবনগর দিবস উপলক্ষে ধানমন্ডির বত্রিশ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন এছাড়া দিবসটি উপলক্ষে আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন জাতির পিতার প্রতিকৃতি এবং বনানী কবরস্থানে সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন আহমেদ ও এম মনসুর আলীর কবরীয় পুষ্পস্তবক অর্পণ করেন এদিকে কক্সবাজারে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়েছে এ উপলক্ষে উখিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয় উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসেন সচিব আলোচনায় অংশ নেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার সাফায়াত হোসেন উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদরুল আলম উখিয়া থানার অফিসার ইনচার্জ তদন্ত সাইফুল ইসলাম সহ অন্যান্যরা সভায় স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দানকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন যুদ্ধের স্মৃতিচারণ করা হয় কর্মব্যস্ত জীবনের অবসাদ দূর করতে দেশের মানুষের বরাবরই বেড়ানোর পছন্দের জায়গা বিশ্বের দীর্ঘ দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার বিশেষ দিন ও টানা ছুটিতে এখানকার পাহাড় সমুদ্র নদী ও ঝর্ণা দেখতে ভিড় করেন পর্যটকেরা এবছর পবিত্র রমজান মাসেই ছিল মহান স্বাধীনতা দিবস ও পয়লা বৈশাখ দুই বিশেষ ছুটিতে পর্যটকের তেমন দেখা মেলেনি এই সুযোগে সমুদ্র পারে রেস্তোরাঁ ও রিসোর্টগুলো ঈদের ছুটিতে পর্যটক টানতে আবারও নান্দনিকভাবে সাজানো হচ্ছে এছাড়া শহর শহরের অধিকাংশ হোটেল মোটেল রিসোর্ট রেস্তোরাঁর সংস্কার ও সাজসজ্জা কাজ চলছে হোটেল মোটেল মালিক সমিতি সভাপতি আবুল কাশেম শিকদার বলেন ঈদে লাখো পর্যটক সমাগমের প্রস্তুতি রয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান জানান পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পর্যাপ্ত সদস্য মাঠে সক্রিয় থাকবেন উখিয়া জালিয়াপালং ইউনিয়নের সোনারপাড়া নবনির্মিত কমিউনিটি ক্লিনিকের নতুন ভবন আজ হস্তান্তর করা হয়েছে ভবন হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য বিষয় কর্মকর্তা doctor Ranjan Barua Rajan community clinic পরিচালনা কমিটির সভাপতি ও ইউপি সদস্য হাফেজ জালাল আহমেদের সভাপতিত্ব সভাপতিত্বে এ সময় আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এর প্রকৌশলী হারুন রশিদ সিএইচ সিপি নুরুল ইসলাম স্বাস্থ্য সহকারী আব্দুল হামিদ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন কয়দিন পর মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর ঈদ যতই ঘনিয়ে আসছে বাজারে ক্রেতার ভিড় বাড়ছে প্রচণ্ড গরমের মধ্যেও মার্কেটগুলোতে তিল ধারণে ঠাঁই নেই টেকনাফ পৌরসভার Burmese market Ali Ullah shopping complex Madina city ও নতুন গনি মার্কেট ঘুরে এ দৃশ্য দেখা গেছে ঈদের বাজার নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাজার মনিটরিং ও জাল টাকা রোধে ব্যাংকের মাধ্যমে জাল টাকার শনাক্তকরণের মেশিন বসিয়েছে আবহাওয়া আজ দুপুর বারোটা হতে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকবে বাতাস পশ্চিম দক্ষিণ পশ্চিম দিক হতে ঘন্টায় সাত থেকে চোদ্দ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে সেই সাথে অস্থায়ীভাবে দমকা সহ দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক হতে ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বা তারও অধিক বেগে প্রবাহিত হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছটা বারো মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা একত্রিশ মিনিটে আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস আজ ইফতার সন্ধ্যা ছটা ষোলো মিনিটে সেহরির শেষ সময় ভোর রাত চারটা এগারো মিনিটে এখন জানিয়ে দিচ্ছে বাঘখালের নদীর মোহনা ও সংলগ্ন এলাকা সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হবে বিকাল তিনটা দুই মিনিটে চলবে রাত আটটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে রাত আটটা পঞ্চান্ন মিনিটে চলবে রাত তিনটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত পরবর্তী জোয়ার শুরু হবে রাত তিনটা পঁয়ত্রিশ মিনিটে এবং চলবে আগামীকাল সকাল নয়টা পঁচিশ মিনিট পর্যন্ত সবশেষ পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসু পিয়াসুদের সাগরে পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা যাচ্ছে যারা সাঁতারে দক্ষ তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতে সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরে গভীরে ভেসে যাওয়ার এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সে সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নয়টা বেজে পঁচিশ মিনিটে